চিন্তা করেন এটা হচ্ছে বেস্ট অপশন আপনাকে আল্লাপাক জান মাল যা দিয়েছেন এলেম কালাম বিদ্যা বুদ্ধি এগুলো দিয়ে ফি সাবিল্লাহ নিজেকে উৎসর্গ করে দেন এই পথে যদি চলতে চলতে চলতে চলতে আপনার মৃত্যু হয়ে যায় আপনি গাজী ইনশাল আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায় ক্রস ফায়ার দেয় ফাঁসিতে দেয় আপনাকে শহীদ করে ফেলে বা আপনার আপনার জীবন নাশ করতে পারে এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না তাদের ক্ষমতা ধরে এই পর্যন্তই they can kill the people তারা শুধু মানুষকে মারতেই পারে এই পথে যদি আপনাকে মেরেও ফেলে ছয়টা জিনিস পাবেন কয়টা ছয়টা ভালো করে শোনেন আল্লাহ পাক যেন আমাদের তাকদিরে নসিব করেন নেন এক নাম্বার রক্তের প্রথম ফোটা পড়ার সাথে সাথেই গোনামাফ দুই নাম্বার কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই সব পাস কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস এই ক্ষমতা আল্লাপাক আমাদেরকে দেন নাই শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাপাক নিরাপদে রাখবেন দুই নাম্বার তিন নাম্বার কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে চোখ বিস্ফোরিত হয়ে যাবে ওই দিন এর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই চার নাম্বার নিজের আত্মীয়দের মধ্যে সত্তর জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার তার মাথায় আল্লাপাক স্পেশাল একটা তাস পড়াবেন স্পেশাল মুকুট দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা আর ছয় নাম্বার হচ্ছে এটা আপনাদের জন্য ভালো তেহাত্তর জন কজন তেহাত্তরটা স্ত্রী আপনাকে দান করবে মধ্যে জাগর বিশিষ্ট একবার শাহাদাত হয়ে গেলেই ভাই সফল জীবনটা সফল অতএব জালেমদেরকে কাফের ফাসেক মুশরেক মোনাফেকদেরকে ভয় করে হক থেকে পিছু হবেন না আপনারা কি আল্লাহ তাকদির থেকে পালাচ্ছেন সাহেবেরা যুদ্ধের মাঠে বলতেন তোমরা কি ওইসব জান্নাত থেকে পালাচ্ছ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান তো এটাই আপনার ডেস্টিনেশন হওয়া উচিত সবচেয়ে বেটার অপশন যদি ঘরের কোনায় থাকতে না চান আপনি ফিসাবিল্লা নিজেকে উৎসর্গ করেন এই পথে হয় আপনি গাজী হবেন ইনশাআল্লাহ অথবা সোহাদা এর বাইরে ইনশাল্লাহ কোনো অপশন নাই ইনশাল্লাহ